হালকা একটু ওয়েট করো কোন লেভেলের সারপ্রাইজটা যে দিব আদারকে ভাই এসে পড়েছে হেডশট লাগছে না এটাকে আগে ডাউন করে ফেলবো ঠিক আছে গানটা নি কিরে টিম আপ কেন তোমার হাতে গান কেন ওরে সিটার ওরে বাটপার এটা টিমমেট টিম আপ করতেছে আর এটা গণদোলাই দিতেছে পুরো সাপ্লাই ও P two guys, it's me Shafri Polar and welcome to my channel. সম্পর্ক ছিল আরো একটা অসম ভিডিও টাইটেল এবং সামনে করে কিছু আজকে আমরা আমাদের গেমে নতুন আসা বারবিকিউ এর ইমোটটা দিয়ে ইমোট চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর প্রত্যেকটা ইমোট দিতে হবে হচ্ছে এনিমির লাশের উপর দাঁড়িয়ে মানে এনিমিকে মারার পরে লাস্ট কয়েক সেকেন্ডের জন্য যে ভিজিবল থাকে ওর মধ্যে আমাদের এনিমি লাশের উপর দাঁড়াতে হবে আর তারপরে যে ইমোটটা দেওয়া লাগবে মানে আজকে প্রত্যেকটা লাশের উপর বারবিকিউ হইতে যেতে পারে বাবা গাইস এই সিম্পল চ্যালেঞ্জ বা সিম্পল ভিডিওটার মধ্যে এত কিছু আমাদের সাথে ঘটে গিয়েছিল না গাইস একটা মুভ तो मिस करो ना without wasting any more time <laughs> let's start our two days of video আজকের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি ব্রাজিলিয়াতে দেখো সিঙ্গেল একটা পাবলিক নেমেছে বা ইমোট চ্যালেঞ্জ সোলো ভার্সেস অত থাকা অবস্থা সিঙ্গেল এনিমি যখন পাওয়া যায় না তখন এত বাজে লাগে না মনে হয় টাইমস টাইমস যে গাইজ এটাকে মারবো নিচের দিকে আমাদের এনিমি নেমেছিল ব্রাজিলের উপরের দিকে আর মনে হয় না কেউ নেমেছে আমরা দুইজন সিঙ্গেল পাবলিকে নেমেছি শুধুমাত্র এটাকে মেরে তাড়াতাড়ি করে আমাদের ইমোটটা দেওয়া লাগবে কারণ আজকে আমরা ইমোট চ্যালেঞ্জ করতেছি আমাদের কিউ এর ইমোটটা দিয়ে নতুন যে ইমোটটা আমাদের গেমে এসেছে ওইটা ভাই মোটামুটি ভালোই লেগেছিল এটা এটা কি বাইরে নাকি রে আরে চন্দ্র ও ভাই এটা টাইমিং এত ভালো কিভাবে হইল রে ভাই এত সুন্দর টাইমিং নিয়ে তুমি আসলে আমার কাছে চন্দ্র তোমার টিমমেটকে একটু তাড়াতাড়ি ডাক দিও তো যদি আশেপাশে থাকে অনেক বেশি উপকার হইতো বেশি টাইম নিও না ভাই কারণ আমাদের লাশের উপর বারবিকিউর ড্যান্সটা দেওয়া লাগবে আই মিন ইমোটটা দেওয়া লাগবে আর কি ভাই আমার বিপদে পড়তে হবে ভাই বেশি দূরেও যেতে পারবো না তাহলে যে লাশের কাছে আস্তে আস্তে পরে যে লাশই গায়েব হয়ে যাবে না না না চান্দুকে তাড়াতাড়ি করে মেরে ক্লিয়ার করে ফেলে টিমমেট মনে হয় এটাকে পছন্দই করতেছে না দামে দিতেছিল না তোমার টিমমেট ভাই বারবিকিউর ড্যান্সটা দেখো ভাই আই মিন ইমোটটা দেখো ভাই সিরিয়াস ভাই বানিয়েছে একটা দেখো এ বার্বিকেও ওটা মানে গেছে আর কি তারপর যে কেমন একটা রিয়েকশন দেয় ওই সিরিয়াসলি অন্য লেভেলে বানিয়েছে আর আজকে আমরা এই লাশের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এই মোটগুলো দিব তার মানে লাশের উপর বার্বিকেও হবে রে বাবা আজকে দেখা যাক নিচের দিকে এনিমি নেমেছিল ওইদিকে আমাদের মেইনলি যাওয়া লাগবে অ্যান্ড একটা কি রে আমাকে নেটে প্রবলেম ডাউন হলো কিভাবে এটা ডাউন তো দেখাইলো না নাকি অন্য কেউ ডাউন করছো তোমাকে আরে অন্যকে ডাউন করেছে রে চান্দু ফিরে আসো আসো আসো সোজা বরাবর আসো না তোমাকে ক্লিয়ার তো করতে দিতেছি না আমি আগে চান্দু তুমি ও এটা সিঙ্গেল পাবলিক ছিল এটা ছিল নাকি লাসে আরে বার মারবে কেউ ভাই সিরিয়াস ভাই আরে ইয়ার ছি রে আমার কোচের মার্কগুলো মাথার উপর আছে দেখো না এটা টিমের নাই নাকি ভাই কি উল্টা পাল্টা কাহিনী করতেছে দেখো না একটা একটা করে আসতেছে এগুলা কোন ধরনের বিহেভ ভাই আচ্ছা সমস্যা নাই গাইস তিনটা কিল অলরেডি আমাদের হয়ে গেছে আমার তো মনে হচ্ছে ব্রাজিলিয়াতে আরো থাকার কথা পাশের বাড়িতে একটা ঢুকলো লুট করে আমার দিকে আসে না কেন চলে গেছে নাকি ড্যান্স ব্রেকেল ব্রেকেল ভাই ব্রেকেল পিস্তল দিয়ে বাইকটা দিব রে হেডশট লাগলো না ওই সমস্যা নাই সমস্যা নাই আমাদের কাছে টমেটো রয়েছে তো আমরা নাস্তা নাস্তা কিলটা পেয়ে যাব ভাই বেচারা ভেঙে বেরোয়ার এত চেষ্টা করলো আহারে ইসি রে এটার লাশের পা গুলা খালি দেখা যাইতেছিল বাকি অর দেখো ওইদিকেই বের হয়ে গেছে ইস ভাই ইমোটটা অন্য লেভেলে ভাই মাথার উপর দিয়ে কিভাবে করে কোশ্চেন মার্ক দেখা লাস্টে যে ওই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে এই সিঙ্গেল সিঙ্গেল পাবলিক গুলো কেন আসতেছে কিন্তু মনে হলো যে সেন্ট্রালে নামেই নেই কেউ কিন্তু এনিমি একটা হইলেও তো টিম নামার কথা সেন্ট্রালে ভাই সেন্ট্রাল ছাকা এ না আচ্ছা রে চান্দু আছে আচ্ছা ভাই টাইমটা ওয়েস্ট হয়নি চান্দু ওই ওই পাশে গাড়ি কার চান্দু এদিকে আসতেছে উভয় উভয় সারপ্রাইজ একটা দিতে পারবো না চুপি চুপি যদি দেয় টু ভাই ভাই এই পাশে মনে হলো না গাড়ি নিয়ে কেউ ভাগছে ওর টিমমেটই মনে ভেঙে আরে ইয়ার ছি ভাই গাড়িটা রেখে লাইন ধরছে মনে হয় এ ভাই জোন এসে পড়েছে না এই চান্দু যদি মরে ওর পর্যন্ত যেতে যেতে ওর লাশ গায়েব হয়ে যাবে লাশের উপরে পরে যে আর বারবিকিউ করা হবে না তাড়াতাড়ি করে এটাকে ক্লিয়ার করে ওর টিমমেটার চিন্তা ভুলে যাওয়া লাগবে তারপর যে আমাদের বারবিকিউয়ের ড্যান্স ভাই এটাকে যে ঠুয়াটা মারলাম না এটা অন্য লেভেলে ছিল ভাই যাই বলো না কেন কিন্তু ওর টিমমেটকে পেলে আরো ভালো হতো ভাই সেন্ট্রালে এত ঘুরে টুরে আসলাম তারপরে যে যদি একটা কিল অবশ্য আমি তো ভেবেছিলাম একটা সিঙ্গেলে জুটবে না কিল আমার ভাগে সেন্ট্রালে এনিমি নাই ভাবে ভেবেছিলাম আচ্ছা সমস্যা নেই গাই চলো তাড়াতাড়ি করে চলো ওই দিকটাই যাবো আর আমাদের গাড়ি রয়েছে এই গাড়িটা দিয়ে টান মারবো এ ওয়েট এনিমি দেখলে মনে হলো ও ভাই আরে ভাগার চিন্তা রয়েছে সিরে ভাই ও ভেঙে গেছে ইয়েস ম্যান আরো একটা কিল পাইতেছি না না না না না না না না না না না রে ধর ভাই এটা মনে নাম দেখে বলছিল নাও না নাও চন্দু বিটকিট দেই গুলু দেই আচ্ছা আমার কাছে সরি রে আমার বেশি একটা টোকেন নাই একশোটা টোকেন রয়েছে নাও ধরো আরেকটা কিল নিতে পারতাম সিনেমা টিমাম ক্যান করতো সব মাইটটা দিলে কি হইতো তুমি আমার মেরে ফেলতাম নাহলে আমি আরেকটা কিল পাইতাম এগুলো নাও রে তাড়াতাড়ি করে হালকা একটু ওয়েট করো কোন লেভেলের সারপ্রাইজটা যে দিব আদারকে ভাই এসে ওপরে ছেড়ে যে কোনো একটাকে টার্গেট করে ওটাকে ডাউন করে ফেলবো ঠিক আছে কালা না সবুজটাকে টার্গেট করে ব্রো আরে খুলে রাখে ভাই এলো দেখ এটাকে হেডশট লাগছে না এটাকে আগে ডাউন করে ফেলবো ঠিক আছে গানটা নি কিরে টিম আপ কেন তোমার তো গান কেন ওরে সিজার ওরে পাট পার এটা টিম আপ করতো স্যার এটা গণদোলাই দিত স্যার ডাউন <laughs> হয়ে গেছে হ্যাঁ বেরো এখন বেরো মাইন্ড দিবা হ্যাঁ গুটিবাজি করবা সিটিং করবা চান্দু চিটিং কই রে হ্যালো কালা চান্দু ও ভাই আরে এগুলাই করো ভাই এগুলাই করো ইমোশনাল ব্ল্যাকমেল করা করে শেষ করা পেলো আমাকে চান্দু শেষ করো এখানে আমার এই মেডকেটের লোভ দেখাইতেছে ঘুষ দেওয়া লাগবে না চান্দু নাও রিভাইভ করো টিম্বার যদি উঠে আমার তারপরে যে কি করবে এটা লাইসেন্স লাইসেন্স কি জানি বলে না ডাইলগ আছে যাই হোক সমস্যা নেই ভাই তুমি দুঃখ প্রকাশ স্ক্যান করতেছো ভাই আমার দুইটা কিল গেল এই বাংলাদেশ সার্ভারে আসার পরে যে মনে করে কিলই পাওয়া যায় না এই যে টিম আপ ডিজে পার্টি আরে থ্যাংক ইউ রে আরেকটু আগে দিলে কি তোরা পড়ে যাইতাম অনেক আগেই সমস্যা নেই গাইজ আমাদের অন্য কিলার দিকে যাওয়া লাগবে ভাগের ভাগার উপরে থাকি আমি আমার মনে হচ্ছে না আর কি কিল আমাদের ভাগে জুটবে কিন্তু না ভাই এদের এদের থেকে যত দূরে যাওয়া যাবে তত মনে করো কিলটাও পাই যাবো এই উইট ফিট ফিট উইট উইট একটা আওয়াজ পেলাম ভাই এটার ভিতরেই ওদের আসা আরে আসার আগে তাড়াতাড়ি আমাদের লেট হইলো তাইলে যে মনে হয় কিলটা আমি হারাইতাম যাক গাইজ আমাদের লাশের উপর বারবিকিউ করা হয়ে গিয়েছে আরে তুমি কেন দুঃখ প্রকাশ সব ভাই দুঃখ প্রকাশ আমার করা উচিত কেন এমন সব ব্ল্যাক টি শার্ট পরা পাবলিক সমস্যা নেই তাড়াতাড়ি করে চলো গাছ দেখা যাক আর এরকম করে দুই একটাকে মারা যায় কিনা ভাই প্লিজ আর কিলগুলো চুরি করো না যেটাকে ড্যামেজ দিব ওটাকে অ্যাটলিস্ট পাইরো না প্লিজ কোন দিকে রয়েছে এনিমি এই উপরের দিকে এই বাড়ির ভিতরে একটা দাঁড়ো এটাকে আগে মারবো চান্দ কই আছো কিরে আওয়াজ তো পেয়েছিলাম আমি সিরিয়াস নাই কেউ নাই নাকি ঘাপটি মেরে বসে আছে আবার কোন দিকে আরে ভাই পুরো সাপ্লাই ও টুয়া ভাই এটা অন্য লেভেলে টুয়া ছিল কারণ মুখের সামনে আছে তুতনি বাটিয়া দিয়েছে রে লাচের উপর বাড়বে কেউ ভাই তুতনির মারবে কেউ ভাই এটা ছিল এই চান্দ এসে পড়েছিল কিলটা নেওয়ার জন্য উপরের দিকে আরেকটা ছিল না ওটাকে কি মারতে পারবো ভাই কোনো রকম করে আচ্ছা এ না কি রে হ্যালো এ ভাই তুমি কে সবুজ রানা ছিল এই কালাটার টিমমেটটা সবুজ ছিল সবুজ রানা কে মেরে দিছে ওই যে গাছের পিছনে লাস্ট কি সবুজ নাকি আরে আর ইয়ার এটা টিমমেটরা দিছে মাইরা এ তার মানে আরেকজন অ্যালাইভ রয়েছে এখনো ধরো ধরো ধরো ধরো ধরো ধরো বই রে আরেকজন কই আরেকজন এই তো পেয়ে গিয়েছি ভাই এদের হাত থেকে যেইভাবে হোক তাড়াতাড়ি করে যে কিলটা নেওয়া লাগবে প্লিজ লাস্ট কিলটা ভাই এরকমই করো ভাই চ্যালেঞ্জার গুল্লি মারি ভাই এরকমই করো তোমরা মাইরো না রে এটা আমাদের পাবলিক মারো না চন্দু আরে কতগুলা কিল পেতে পারতাম ভাই এই চ্যালেঞ্জের মধ্যে কতগুলা কিল করতে পারতাম এমনিতে লাশের উপর পারবি কেউ আর তার উপর দিয়ে এই কাহিনী করতেছ আসো আসো আসো তাড়াতাড়ি আসো আই মিন থাকো তোমরা আমি গেলাম তোমরা এমনি তো ভুইয়া রিজার্ভ করো এখানে হ্যাঁ, ভুইয়া কে পাবে ভাই সবগুলো সিঙ্গেল পাবলিক মনে হইতেছে না চান্দু আর পিছনেরটা মারা শুরু করে মেরেও দিছে নাকি দুইটাকে মারলো নাকি উরি সিটার ভাই সিটিং কি মানুষের অভাব নেই এখানে ভাই একটার পর একটার উপরে একটা যার উপরে সেল সিটিং করতে পারে ছিল লাশার উপর বারবিকিউ এর রিমোট চ্যালেঞ্জের ভিডিওটা গাইস খুব শীঘ্রই আমাদের ষোলো বছর স্কোয়াডে কয়েকটা গেম প্লে আসা আছে যেমন ষোলো বছর স্কোয়াডে ইমোট চ্যালেঞ্জ যেটা আসেনি মনে এর আগে কখনো ওইটার জন্য ওয়েট করো ভাই নেক্সট লেভেল হবে আর এছাড়া হাইড কোর লেভেলে একটা আমাদের ষোলো বছর স্কোয়াডে গেম প্লে আসতে আসছে যেইটাতে মেবি কোনো রকমের গান স্কিন ছাড়া ষোলো বছর স্কোয়াডে খেলবো অনলাইনকে কি মাইটটা খাবো আর কি মাইটটা দিব একবার কল্পনা করো যে গাইস আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানা কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছে থেকে ছোটখাটো হলে একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভিডিওগুলো চলবে তো ইয়াব গাইস আজ পর্যন্তই till next video or stream আল্লাহ হাফেজ গাইস পেস